মাত্র নয় হাজার নশো নিরানব্বই টাকায় ঢাকায় তিরিশ দিন থাকুন তিরিশ দিন থাকা মানে কি জানেন সাথে পাচ্ছেন তিন বেলা খাবার AC room laundry service gym facility তাছাড়া পার্সোনাল লকার সহ তিরিশ প্লাস সুবিধা মানে হচ্ছে সব কিছু একই ভাড়ার মধ্যে কোনো প্রকার হিডেন চার্জ নেই আর এক হাজার টাকা ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে যা আপনি চলে যাওয়ার সময় ইনস্ট্যান্ট ব্যাক করে দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু মান্থলি প্যাকেজের বুকিং করছে বর্তমানে